গিয়েছেন উনি যখন শেষবারের মতো এমপি মহোদয়কে বাইশে জুলাই আমরা হারিয়েছি সেই বিচারপতি খুরশিদ স্ত্রী আমাদের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ রেখে রাজনীতিতে নেমে বট গাছের মতো ছায়া দিচ্ছেন আপনাদের কাছে আসবে আপনারা গ্রহণ করবেন সেই জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রবাদন নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা সবাই জানি অ্যাডভোকেট ফাদুর রাব্বি কি ছিলেন কি সেই পুণ্যগোষ্ঠী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র কামনা করছি কন্যাদের এই এবং আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন ভক্তিনগর চান্নগর তিনিও আমাদের মাঠ থেকে চলে গেছেন তিনিও স্মরণে বিদায় আত্মার মাঠটা কামনা করে কথা বাংলাদেশ হামলার প্রতিবাদে এবং সভার উপস্থিত শ্রদ্ধা সভাপতি ছাত্রলীগ পক্ষ থেকে অভিনন্দন আল্লাহ